সেনাবাহিনী সোলজার এদেরকে আল্লাহ তালা যে শক্তি দিয়েছেন যে পাওয়ার দিয়েছেন এটা সাধারণ মানুষের ক্ষমতা নাই এটা বিশাল বড় একটা পাওয়ার সেনাবাহিনী যেই পরিমাণ স্ট্রাগল করে তাদের ট্রেনিংয়ে এটা আপনি কল্পনাই করতে পারবেন না হেলিকপ্টার থেকে জাম্প করতে হয় প্যারাসুট জাম্প করতে হয় তা আমি দেখতে পেলাম যে সেনাবাহিনীদেরকে একদম তেইশ কেজি ওজনের একটা গাছের টুকরা কাঁধে দেওয়া হয় এবং এটা নিয়ে দশ কিলোমিটার পাহাড় উঠতে হয় তিরিশ কেজি ওজনের গাছ নিয়ে আপনি পারবেন কখনো পারবেন না আপনি এটা এটা এটাই হচ্ছে মেসেজ যে আল্লাহ সবাইকে সব কোয়ালিফিকেশন দেন নাই আবার দেখলাম এমনভাবে পানির ভেতরে ফেলা হয় মানে একদম বারো ফুট গভীরের পানি এখান থেকে ফেলা হয় হাতেও রশ্মি পায়েও রশ্মি একদম শেষ ফেলা দেওয়া ফেলায় দিয়ে শেষ না পেছন থেকে আরেকজন সোলজার তাকে বারবার চেপে ধরে বারবার চাপে বারবার নিঃশ্বাস বন্ধ হয় মরতে যাবে এমন অবস্থা আবার উঠায় কি কষ্ট কি স্ট্রাগল আমি আবার বললাম স্পেশাল ফোর্সের কথা তাদের ট্রেনিংটা হচ্ছে কাটা তার থেকে শুরু হয় কাটা তার থেকে শুয়ে দেওয়া হয় একদম কাটা তার শুয়ে আছে তারা আবার কাটা তারে হাঁটছে তারা আবার কাটা তার একজন সৌজার শুয়ে আছে তার পিঠের উপরে আরো একজন সোজার হাঁটতেছে how much struggle it is can you feel can you imagine that আপনি কল্পনাই তো করতে পারবেন না কাটা তার মানে আপনি কি মনে করতেছেন আর একটা দেখলাম ট্রেনিং এটা আরো অবাক লাগলো সোলজারকে শোয়া দেওয়া হয়েছে সৈন্যকে এবং তার পিঠের উপরে বিশাল বড় একটা পাথর দেওয়া হয়েছে এবং এই পাথরটাকে পিঠে রেখে বিশাল বড় একটা লোহা দিয়ে ভাঙা হচ্ছে পিঠের উপরে তাহলে পিঠটা কত শক্ত কতটা শক্ত হলে এটা হতে পারে এই ট্রেনিং যখন সম্পূর্ণ হয়ে যায় তখন তাদের এই পিঠ এবং এই শরীরটা এত বেশি শক্ত হয় যে ওপর থেকে যদি কোনো ছুরি ফেলা হয় ছুরিটা আটকে না থেকে উল্টে পড়ে যায় এত শক্তিশালী শরীর তাদের আর হাদিসে এসেছে আল মুমিনুল কবি আউলা মিনাল মুমিনুল একজন শক্তিশালী ইমানদার একজন শক্তিশালী মানুষ আল্লাহর কাছে দুর্বল মমিনের চাইতে উত্তম মমিন সোয়াল্লাহ পড়ে আমার সঙ্গে অনেক আর্মির সম্পর্ক আছে অনেক কল দেয় অনেক ভালোবাসে আমার একজন আর্মি কল দেয় বলতেছে হুজুর এটা ভালোবাসা থেকে বলতেছি আমারে বলছে হুজুর আপনি যখনই বিয়ে করবেন আপনার বইয়ের কথা আমাকে জানাবেন আপনাদের অমরা প্যাকেজ আমার পক্ষ থেকে থাকবে এটা ভালোবাসা থেকে বলছে আর কি তো এত ভালোবাসা তারা আমাদেরকে খুব ভালোবাসে আর সবচেয়ে সুন্দর ব্যাপারটা কি জানেন একজন আর্মি অনেক ডিসিপ্লিন মেনটেন করে চলে যেটা আপনি আমি কখনোই পারবো না আমরা উঠি কটার সময় এগারোটার সময় কেউ ওঠে বারোটার সময় ওর সকালে ব্রেকফাস্ট বলতে কিছুই নাই ওর সকাল শুরুই হয় হচ্ছে লাঞ্চ দিয়ে আছে না নাই কিন্তু আর্মি সে ওঠে চারটা থেকে পাঁচটার ভিতরে এটা ভোর চারটা পাঁচটা তার দিনটা শুরুই হয় ফজরের নামাজ দিয়ে সব পড়ে এবং সবচেয়ে সুন্দর আর একটা বিষয় হচ্ছে এইটা তারা যখন পিটি পিরিয়ডে যায় যখন ট্রেনিংয়ে যায় ট্রেনিংয়ের শুরুতে একজন আরি সাহেব কোরআন থেকে তেরাওয়াত করে তাদের কাজকে শুরু করা এটা কোরআনের আয়াত সুরা জুমা দশ নম্বর আয়াত আঠাশ নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠায় আছে আল্লাহ তালা বলেছেন ফাইদা কুদিয়াতি সলাত ফ্যান্টাসি রফিল অর্থ ফ্যান্টাসি রফিল অর্থ when you have done with your salah spread out your workplace যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে তুমি তোমার রবের দেওয়া নিয়ামত তালাশ করতে রিজিক তালাশ করতে বের হয়ে যাও সুবহানাল্লাহ পড়ে এটা কত সুন্দর একটা আয়াত তো আর্মি এত স্ট্রাগল করে RAB BDR police fire service really we are proud of them আমরা গর্ব করি তাদেরকে নিয়ে এবং আমি যুবকদেরকে মোটিভেট করি যুবক তোমরা যারা জীবনে খুব হতাশ কিচ্ছু করতে ভাল লাগে না প্রতিজ্ঞাবদ্ধ হও যে আমি দেশের সৈনিক হব পুলিশ হব আর্মি হব বিডিআর হব র্যাব হব আমি কারণ বাংলার মাটিতে যেখানে যোগ্য মানুষের দরকার সেখানে সব অযোগ্য নেতা বসে গিয়েছে কথা বলেন ঠিক কিনা এটাকে রুখতে হবে তোমাকে তোমাকে রুখে দিতে হবে কিভাবে রুখবা ইসলামের শিক্ষা নিতে হবে এবং নিজেকে শক্তিশালী মমিন হিসেবে গঠন করতে হবে পারা যাবে ইনশাল্লাহ এটা করতে হবে প্রিয় ভাইরা এটা আমি আপনাকে মোটিভেট করছি এই জন্য যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে মমিন ঢুকতে না পারবে প্রকৃত পক্ষের মমিন ততক্ষণ পর্যন্ত বাংলার মাটি থেকে দুর্নীতি দূর করা সম্ভব না এত আসতে বলেন কারণ জয় বলতে হবে ঠিক কিনা